আসসালামু আলাইকুম আজকে আমি আমার একটা নতুন ওয়েবসাইট সিম্পল একটা ওয়েবসাইট ওয়েব ইন্টারফেস এই বিষয়ে কথা বলবো এবং বেশ কিছু কোরআন রিফার্স সম্পর্কে কথা বলবো সো আমি আমার একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছিলাম সেটা হচ্ছে Quran dot Tushar dot SBS আপনারা ইউআরএলটা দেখলে বুঝতে পারবেন তো এটা এই ওয়েবসাইটটা তৈরি করার পিছনে মূলত কারণটা হচ্ছে আমি যখন অফিসে থাকি তখন হচ্ছে আমার আমি কম্পিউটারে কাজ করি ডেস্কে থাকি তো আট ঘন্টা ডিউটি করার সময় আমার ডিউটি করার জন্য আসলে আমি যে কাজটুকু করি আর কি সে কাজটুকু করতে আমার তিন ঘন্টার মতো সময় লাগে বাকি পাঁচ ঘন্টা আমি ফ্রি থাকি তা আমি চিন্তা করলাম যে আসলে কিছু করা দরকার আর কি তো কিছু করতে গিয়েই আসলে আমি চিন্তা করলাম আমার আসলে কিছু বই টই পড়া দরকার হুম কোরআন হাদিস সম্পর্কে আরও ভালোভাবে জানা দরকার তো এই জন্য মূলত আমার এই ওয়েবসাইটটা ক্রিয়েট করা তো এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার পিছনে হচ্ছে আমি এখানে অনেকগুলো পিডিএফ বই আপলোড দিয়েছি পিডিএফ হাদিস বুখারি শরীফের হাদিস এখানে আপলোড করা আছে এবং কোরআন শরীফ এখানে বাংলা ইংলিশ ট্রান্সলেশন সহ কোরআন শরীফ আপলোড করা আছে পিডিএফ ফর্মেটে তো এগুলো মূলত আমি অফিসে বসে দেখার জন্য ক্রিয়েট করেছিলাম তো এটা পরিচয় করিয়ে দিলাম ওয়েবসাইটের সাথে এবং আদার বুকস এখানে আরও অন্যান্য বই যেগুলো আছে এগুলোও দেওয়ার চেষ্টা করেছি বা দিব ইনশাল্লাহ আস্তে আস্তে তো এটা ছিল আমার এই ওয়েবসাইটটা তৈরি করার পিছনের উদ্দেশ্য তবে আজকে যে ভিডিওটা আমি তৈরি করেছি এটা বানানোর জন্য বানানোর পিছনে আসলে এই ওয়েবসাইটটাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য না আমি মূলত এখানে বেশ কয়েকটা কোরআন আয়াত এখানে যে হোম ইন্টারফেসটা আছে এখানে আমি বেশ দশটা দশটা ইন্সপায়ারিং আয়াত ইন্সপায়ারিং ভার্সেস হলি কোরআন এখানে দিছি যেগুলো আসলেই অনেক ইন্সপায়ারিং যারা জীবনে অনেক পাপ করছে তারা কখনোই আল্লাহর ক্ষমা থেকে হতাশ হবেন না কারণ আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন যারা শির করে নাই তারা ক্ষমা পেতেই পারেন আল্লাহর ইচ্ছায় আল্লাহ ভালো জানান আল্লাহ ক্ষমা করে দিতে পারেন তো যাই হোক আমি এই দশটা সিলেক্টেড ভার্সেস এগুলো খুবই গুরুত্বপূর্ণ আয়াত এবং আমাদের জীবনের সাথে যায় আমরা যখন এই আয়াতগুলো পড়ব পড়ার পরে আমাদের মনে হবে যে আসলে আমরা মানে আমাদের ভিতরে যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না অ্যাজ এ মুসলিম এই কোরআনগুলো আসলে এই কোরআনের এই আয়াতগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ very very important for your life and আপনি যখন খুব বিষণ্ণতায় ভুগবেন বা খুব হতাশ হয়ে যাবেন তখন কোরআনের আয়াতগুলো আপনাকে স্যাটিসফ্যাকশন আনায় দিতে খুব কার্যকরী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ এখানে প্রথম যে আয়াতটা আছে সেটা হচ্ছে and Allah would not punish them while they seek forgiveness আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যারা আল্লাহর ক্ষমা খোঁজেন তো আসলে হচ্ছে কি কোরআনের আয়াতটি দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা জীবনে আমাদের জীবনে অনেক পাপ করেছি জানা অজানা বা ভুলে বা ক্যাজুয়ালি আমরা অনেক পাপ করে ফেলেছি সে পাপগুলা থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না বলতে আসলে আমরা কখনোই এমন চিন্তা করতে পারি না যে আল্লাহ তো আমাদের ক্ষমা করবে না আমরা তো অনেক পাপ করে ফেলেছি তো বিষয়টা এরকম যে হতাশ হওয়া যাবে না আল্লাহ সবসময় মানুষদের ক্ষমা করার জন্য তার সৃষ্টিকে ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত আল্লাহ অত্যন্ত দয়াশীল এখানে সেকেন্ড যে আয়টা আছে সেটা হচ্ছে he created the heavens and earth সে পৃথিবী এবং বেহস্ত তৈরি করেছেন ইন্ট্রোথ সত্যই অ্যান্ড ফর্ম ডিউ এবং আমাদের কি করছিল শেপ দিয়েছিল আকৃতি দিয়েছিল অ্যান্ড পারফেক্টেড ইউর ফর্মস এবং আমাদের যে পারফেকশনটা এটা দিয়েছিল আমাদের যথাপযুক্ত একটা শক্তি মানে যথার্থতা আমাদের মধ্যে দিয়েছে and to him is the final destination এবং এটা বিশ্বাস করতে হবে যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি পৃথিবী সৃষ্টি করেছেন ব্যস্ত সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাদের সর্বশেষ প্রত্যাবর্তন কাজেই যারা বিভিন্ন ধরনের পাপ কার্যে লিপ্ত হওয়ার মতো অবস্থায় আছেন বা এই ধরনের মানসিকতা সৃষ্টি হচ্ছে তাদের জন্য আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে যে আল্লাহ যতই দয়াশীল হোক না কেন তিনি সবসময় আমাদেরকে সতর্ক করেন তিনি আমাদেরকে সতর্ক করেন যাতে আমরা শয়তানের পথে পরিচালিত না হই তো তার যে আয়াত তার যে কথা এগুলোকে ফলো করার জন্য আমাদের চেষ্টা করতে হবে তো এই আয়াতটার দ্বারা আল্লাহ বুঝাইছেন এতটুকু ভয় অন্তত আমাদের ভিতরে থাকতে হবে যে সর্বশেষ প্রত্যাবর্তনটা তার কাছেই হবে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন বেহস্ত সৃষ্টি করেছেন এবং আমাদেরকে শেপ করেছেন আমাদের শেপ দিয়েছেন আমাদের ভিতরে আত্মা দিয়েছেন এবং তার কাছে আমাদের সর্বশেষ প্রত্যাবর্তন কাজেই তার আদেশ নির্দেশ মেনে চলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থার্ড নাম্বার যে আয়াতটা এটা আমার কাছে অত্যন্ত ইন্টারেস্টিং একটা আয়াত এই আয়াতটা আমার খুবই লাভিং একটা ভার্স হরিপুরাণের সো আয়াতটার মধ্যে আল্লাহ এক্সপ্লেন করছেন সেটা হচ্ছে অ্যান্ড হু এভার রিলাইজ আপন আল্লাহ এবং যে কেউ যে কেউ আল্লাহর উপর নির্ভর করে then he is sufficient for him তখন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান ইন্ডিড প্রকৃতপক্ষে Allah will accomplish his purpose আল্লাহ তার উদ্দেশ্য সফল করবেন Allah has already set for everything extent আল্লাহ সব কিছুই নির্ধারণ করে রেখেছেন যাই হোক এখানে একটা ডেস্টিনির ব্যাপারও আছে আবার এখানে একটা জিনিস খুবই চার্মিং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে অ্যান্ড হু এভার রিলাইজ আপন আল্লাহ এবং যে কেউ আল্লাহর উপরে নির্ভর করে he is sufficient for him আল্লাহ তার জন্য যথেষ্ট তো এই জিনিসটা আসলে বুঝতে হবে আমরা যখন অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে পড়ি এতই খারাপ পরিস্থিতির মধ্যে পড়ি যে পরিস্থিতিটা আসলে সামাল দেয়া আমাদের জন্য খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে যায় তো সেই জিনিসটা সেই সময়ে আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহর এই কথাটা আল্লাহর পবিত্র কোরআনের এই ভার্সটা অত্যন্ত হেল্পফুল হবে আমাদের জন্য আমরা কিন্তু আসলে আমরা সবসময় মুখাপেক্ষী এবং আমরা সবসময় কষ্টের সাথে থাকি মানুষ মাত্রই কষ্টের সাথেই থাকতে হবে এটা পবিত্র কোরআনের একটা আয়াতের মধ্যে আছে তো আসলে আমাদেরকে কষ্ট করতে হবে কষ্ট করতে করতে এমন একটা পর্যায়ে আসে যখন আসলে আমাদের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঠিক সেই সময় ঠিক সেই সময় নয় আমাদের অ্যাজ এ মুসলিম আমাদের পূর্বে থেকেই সব সময়ের জন্য আল্লাহর উপরে নির্ভর করতে হবে এবং কাজ করে যেতে হবে আল্লাহর উপরে নির্ভর করেই আমাদের সব কাজ করতে হবে পবিত্র কোরআনের ভার্সটা মূলত আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে তো আমাদেরকে সবসময় আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহর উপরে ভরসা করে তাকুল করে কাজগুলো করে যেতে হবে এবং ইনশাল্লাহ আমরা সফল হয়ে যাব ইনশাল্লাহ মা মার্সি কম্পাসেস অল থিংস আল্লাহর যে ক্ষমা সেটা সব কিছুকেই সব কিছুকেই আবৃত করে রাখছে ঠিক আছে তো বিষয়টা দেখেন যে আল্লাহর ক্ষমা দেখেন আমরা মানুষ মাত্রই সবসময় পাপের মধ্যে লিপ্ত থাকি দেখা যাচ্ছে আপনি নিজেও জানেন না যে আপনি পাপ করে ফেলছেন আপনি ইউটিউবে একটা ভিডিও সার্চ করলেন তো ইউটিউবের ইউটিউব আপনাকে একটা আপনাকে টাইপ ভিডিও শো করল এটাও কিন্তু একটা পাপের কাজ আবার দেখা যাচ্ছে আপনি হাঁটছেন ভুলবশত আপনার কাপড় পুরুষ মানুষের কাপড় সেটা হচ্ছে আপনার গোড়ালির নিচে চলে গেছে এটা একটা পাপ আবার দেখা যাচ্ছে আমরা পদে পদে আসলে পাপে নিমজ্জিত ভুল করে দেখা যাচ্ছে দাঁড়ায় পানি খেয়ে ফেললাম পানি পান করলাম তো এটাও একটা পাপ এগুলো খুব ছোট ছোট পাপ বড় বড় পাপ করে ফেলি আমরা আবার আমরা সুদের জালে আবৃত হয়ে আছি তো দেখেন এত এত পাপের মধ্যে আমরা নামাজ মিস করি এটা তো অনেক বড় পাপ দেখেন এই যে পাপগুলো এই পাপগুলো আসলে অনেক বড় পাপ কিন্তু আল্লাহ আসলে মানুষের প্রতি আমাদের প্রতি বা তার সৃষ্টির প্রতি আসলে খুবই দয়াশীল তিনি যেটা বলছেন কোরআনের রিভার্সটা দিয়ে সেটা হচ্ছে আল্লাহ সব সময় ক্ষমার চাদরে আমাদেরকে আবৃত করে রাখেন কাজেই আমরা যখন কোনো পাপ করে ফেলি যখন আমরা সেটা বুঝতে পারি তখন আমাদের অবশ্যই উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন পবিত্র কোরআন আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি এটা আসলে খুবই ইন্সপায়ারিং একটা আয়াত The truth is from your Lord, so do not be among the doubters. সত্য সবসময়ই আল্লাহর পক্ষ থেকে আসে তো যারা সন্দেহ করে তাদের মধ্যে থাকতে আল্লাহ নিষেধ করেছেন তো দেখেন এটা আসলে রিয়েল লাইফে যেমন কার্যকরী তেমনি এটা আধ্যাত্মিক লাইফ বা আমাদের ধর্মীয় জীবনেও খুব গুরুত্বপূর্ণ বিষয়টা কীরকম দেখেন আমাদের সবসময় সত্যের উপরে দাঁড়াই থাকতে হবে সত্য যেটা সেটাকে স্বীকার করতে হবে no hesitation and nothing no compromise no hesitation সবসময় সত্যটাকে সত্য হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে এবং যারা সন্দেহ করে যারা সন্দেহের মধ্যে আছে বা যারা আসলে তীব্রভাবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না না সত্য না মিথ্যা বা মিথ্যার কাছাকাছি এই টাইপের লোকজনের থেকে আসলে আমাদের দূরে থাকতে হবে এবং তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না সবসময় সত্যের উপরে দাঁড়ায় থাকতে হবে এটা খুবই ইন্সপায়ারিং একটা অ্যাপ এবং পৃথিবীর যিনি সর্বশক্তিমান রাজা রাজাধিরাজ তার পক্ষ থেকে এটা নির্দেশনা নির্দেশনাটা আমাদেরকে ফলো করতে হবে ইনশাল্লাহ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য ছয় নম্বর যে আয়াতটা আছে এটা এটার এক্সপ্লেনেশন আসলে কি দিব আমি বুঝতে পারি না তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এবং এটা যখন আমি আমার নিজের সম্পর্কে ভাবি তখন বুঝতে পারি যে আমার আসলে সোলটাকে আল্লাহ ওইভাবেই তৈরি করছে যার কারণে এত প্রেশার দিছে এত প্রেশার ক্রিয়েট করছে এত ভার দিছে বার্ডেন দিছে তারপর আলহামদুলিল্লাহ আমি সুস্থভাবেই আছি আর কি তো ছয় নম্বর আয়তে আল্লাহ বলছে Allah does not burn a soul আল্লাহ সেই আল্লাহ সেই সমস্ত আত্মাদেরকে এত ভার দেন না বিয়ন্ড মানে বেশি ভার দেন না দ্যাট ইট ক্যান বিয়ার যা যেটা সে নিতে পারে মানে আল্লাহ আসলে কোনো আত্মাকে সেই পরিমাণ ভার দেন না যে পরিমাণ ভার সে নিতে পারবে না অর্থাৎ সে নিতে পারে এরকম কিছু ভার এরকম অল্প স্বল্প ভার এরকম ভারী ভার আল্লাহ সেই সমস্ত আত্মাকে দেন সিলেকশন কারণ আল্লাহ আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞাত তিনি সব কিছুই জানেন তো দেখা যাচ্ছে অনেক মানুষ আছে অনেকভাবে বারেন্ট খুবই ভার মানে খুবই আসলে খুবই এতটাই মানে ভারী হয়ে গেছে তার অন্তর মানে সে আসলে মনে করতেছে তার উপরে এত চাপ পড়ছে এত চাপ পড়ছে যেটা আসলে অন্য কোনো মানুষের ক্ষেত্রে আসলে এটা খুবই মানে অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে তো বিষয়টা আসলে সেরকম আর কোরআনের আয়াতটি দ্বারা আয়াতটির মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে আসলে দেখো যে আমি মনে করছি যে আমার উপরে খুব চাপ পড়ছে তো এই চাপটা আসলে আমি গ্রহণ করতে পারবো নিতে পারবো এই জন্য আল্লাহ আমাকে দিয়েছেন এবং এখান থেকে আমাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে তো দেখেন আমি আমার পরিস্থিতি আমি আমার লাইফের ক্ষেত্রে বলি আমি আমার লাইফে আসলে খুবই ইন্সপায়ারিং একজন পার্সন ছিলাম হ্যাঁ আমি খুবই পড়াশোনার প্রতি আগ্রহী ছিলাম বা ক্রিয়েশনের প্রতি আগ্রহী ছিলাম কিন্তু জীবদ্দশায় কিছু মানসিক অসুস্থতা প্রচুর চাপ হ্যাঁ ইন্ডিভিজুয়াল মেন্টাল প্রেশার তারপর হচ্ছে economic crisis family crisis then helplessly going on এই যে আমি মানে আসলে কি বলবো কোনো সাইডেই আমার কুল ছিল না দশ দিক থেকেই বিপদ ছিল তো বিষয়টা এরকম আমি আসলে এই ভাগটা গ্রহণ করতে পারবো বলে আল্লাহ আমাকে দিছেন অনেকের ক্ষেত্রে আছে দেখা যাচ্ছে আপনার তার ক্ষেত্রে হয়তো তেমন কোনো প্রেশার দিচ্ছে না হালকা প্রেশার দিচ্ছে কারণ তার যে আত্মাটা আছে আল্লাহ সেই আত্মাটাকে সেভাবেই তৈরি করছে এমনভাবে তৈরি করছে যে ওরে হয়তো বেশি ভার আমার মতো ভার দিলে হয়তো সেটা একেবারেই অবস্থা খারাপের দিকে চলে যাবে অবস্থা খারাপ মানে শেষ হয়ে যাবে কাজে আল্লাহ সেই সমস্ত আত্মাকে হয়তো সেই পরিমাণ প্রেশার দেন নাই হয়তো আমারে সেই পরিমাণ প্রেশার দিছেন অথবা এমনও আত্মা আছে পৃথিবীতে যাদের প্রেশার হয়তো আমি কল্পনাও করতে পারবো না তারা এতটাই প্রেশারের মধ্যে আছে তো তাদেরকে দেওয়ার পিছনে কারণটা হচ্ছে তাদের সেই আত্মাটা আসলে সেই পরিমাণ প্রেশার অ্যাকসেপ্ট করার জন্য পারফেক্ট আর সাত নম্বর যে আয়াতটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত so verily with the hardship there is relief আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করতেছেন কি করতেছেন যে দেখেন দেখো আসলে কঠিনের সাথেই আছে মুক্তি কাঠিন্যের সাথেই আছে মুক্তি বা অশান্তির সাথেই আছে শান্তি এই টাইপের একটা আয়াত verily with the hardship there is a relief এটা দুইবার বলছেন তো এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যে আমরা যখন আমাদের জীবনে কঠিন সব পথ অতিক্রম করছি তো সে সময়ে আসলে আমরা আসলে যদি আমরা গাইড না পাই দিক নির্দেশনা না পাই তাহলে অবশ্য আমরা অন্যভাবে বিষয়টাকে ভাবতে শুরু করব বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ব আমরা যাতে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যাই এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে মুসলিমরা যাতে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যায় এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে তার এই আয়াতটা নাজির করছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত এবং এটা আসলে as a Muslim you should believe and you should take it from your heart এটা আসলে নেওয়া উচিত এক হৃদয়ের গভীর থেকে এখানে আল্লাহ বলছেন কাঠিন্যের সাথেই মুক্তি আছে কাঠিন্যের সাথেই মুক্তি আছে আমরা জীবনে জীবদ্দশায় যতই কঠিন পথ অতিক্রম করি না কেন এক সময় না এক সময় আমরা অবশ্যই শান্তির দেখা পাব পবিত্র কোরআনের এই ভার্সটি দিয়ে আল্লাহ এটাই বোঝাচ্ছেন সো আট নম্বর ম্যাটটি দিয়ে আসলে আল্লাহ কি বোঝাচ্ছেন সেটা আসলে বলবো do what is beautiful Allah loves those who do what is beautiful actually আল্লাহ এখানে বোঝাচ্ছেন যে ডু হোয়াট ইজ বিউটিফুল সেটাই করো যেটা সুন্দর আল্লাহ লাভ দোস আল্লাহ সেই সমস্ত লোকদের ভালোবাসেন who do what is beautiful যারা সেই সমস্ত কাজ করে যেগুলো আসলে সুন্দর তো এখানে আসলে আল্লাহ যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে আমাদেরকে জানাচ্ছেন আমাদের সবসময় সুন্দর যেটা এটার দিকেই থাকতে হবে যেটা অসুন্দর সেটাকে অ্যাকসেপ্ট করা যাবে না এটা আবার আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের মানে ডিপ থিঙ্কিংয়ের মাধ্যমে বুঝতে হবে আমরা যদি উপরে উপরে চিন্তা করি তাহলে কিন্তু বিষয়টা এরকম না বিষয়টা ডিপলি চিন্তা করতে হবে যে যেটা সুন্দর যেমন সত্য সুন্দর মিথ্যা অসুন্দর আমি এখানে বলতেছি না যে যে মানুষটা অসুন্দর সেটাকে অ্যাকসেপ্ট করা যাবে না মানুষ মাত্রই সুন্দর আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দরতম কাঠামো দিয়ে তৈরি করেছেন এটা পবিত্র কোরআনে আল্লাহ বলছেন তো এই যে জিনিসটা এই জিনিসটাকে এইভাবে কম্পেয়ার করা উচিত না তো আমরা আমাদের কর্মগুলোর মধ্যে এখানে আমি একটা জিনিস উপস্থাপনা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে কর্ম আছে আমাদের এই কর্মের মধ্যে সুন্দর এবং অসুন্দর আছে তো আমাদের কর্মের মধ্যে যেটা আসলে সুন্দর সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং যেটা আসলে অসুন্দর সেটাকে অ্যাকসেপ্ট করা যাবে সো বি কেয়ারফুল এবং আল্লাহ পবিত্র কোরআনের অ্যাডটি দিয়ে আমরা আল্লাহ এটাই বোঝাচ্ছেন নয় নম্বর যেটা আয়াত সেটা হচ্ছে the people will depart separated to be shown their deeds the people will depart separate প্রতিটা মানুষ আলাদা আলাদাভাবে অবস্থান করবে পৃথকভাবে অবস্থান করবে টু বি শোন দেখানোর জন্য দেয়ার ডিডস তাদের কর্মফল so whoever does an atoms of weight of good will see তো সেই মানে মানুষজন যারা পরমাণু পরিমাণ অনুপরিমাণ ওজনের কোনো ভালো কাজ করেছে সেটাও সে দেখতে পারবে এখানে আল্লাহ ভালো কাজ দিয়ে এক্সাম্পল দিয়েছেন তো এখানে আবার যে আবার খারাপ কাজ করবে অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে দেখতে পারবে তো আল্লাহ শেষ বিচারের দিন আমাদের রেজাল্ট আসলে কি হবে হুম আমরা এখানে যখন পরীক্ষা দিই পরীক্ষা আসলে আমরা যখন অনার্স কমপ্লিট করি বা আমরা মানে অনার্সের যখন পরীক্ষাগুলো দিই ইউনিভার্সিটিতে তো তখন আসলে ব্যাপারটা কি আমরা বুঝতে পারি যে আসলে আপনি কোনো পড়াই পড়বেন না আপনি দশ দিন আগে থেকে পড়া শুরু করবেন দশ দিন আগে থেকে যখন পড়া শুরু করবেন তখন বুঝতে পারবেন যে আসলে হার্ডনেসটা কীরকম তো আসলে আমার রেজাল্টটা কীরকম আসতে পারে এটা কিন্তু তখন থেকে আপনি গেস করতে পারবেন তখনই আপনি গেস করতে পারবেন তো বিষয়টা এরকম যে আমরা অনুপরিমাণ ভালো কাজ করলেও সেটা দেখতে পারবো অনুপরিমাণ খারাপ কাজ করলেও সেটা দেখতে পারবো তো জিনিসটা আসলে খুবই অন্যরকম তো আমাদের কেয়ারফুল থাকতে হবে এ বিষয়ে কেয়ারফুল থাকতে হবে এবং এটা আমাদেরকে এটা আমাদের জন্য একটা ইন্সপায়ারিং অ্যাপ এটা আসলে সতর্কবাণী এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের প্রতিটা কাজে সতর্ক থাকতে হবে সো দশ নম্বর আয়তাল্লা বলছে say O my servants who have transgressed against themselves by sinning do not despair of the mercy of Allah. Indeed, Allah forgives all sins. Indeed, it is He who is forgiving, the merciful. এখানে আল্লাহ ক্ষমার কথা বলছেন এই যে দশটা আয়াত দশটা আয়াত আয়াতের মধ্যে আমি সম্ভবত তিনটা আয়াত সবগুলা মানে পবিত্র কোরআনে আসলে অনেকবার আল্লাহ অনেকবার এক্সপ্লেন করছেন যে আমরা মানুষরা এমনভাবে আল্লাহ আল্লাহ আসলে আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন যে আসলে আমরা সবসময় পাপের মধ্যেই থাকি জানায় অজানায় ভুলে বা যেভাবেই হোক আমরা আসলে পাপের মধ্যে আছি কিন্তু আল্লাহ সবসময় আমাদেরকে ক্ষমা করেন Allah forgives all sins আল্লাহ সব ক্ষমাই সব গুণা সব পাপই আমাদের ক্ষমা করে দেন কিন্তু তার কাছে চাইতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে তো আমরা যদি ক্ষমা চাই তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন পবিত্র কোরআন আল্লাহ এটাই এক্সপ্লেন করছেন যে ইন্ডিড ইট ইজ হি আল্লাহ তিনি who is forgiving the merciful যে ক্ষমা করে দিচ্ছেন এবং যে পরম দয়ালু আসলে তিনি হচ্ছেন পরম দয়ালু কাজে আমরা যতই পাপ পাপ করে থাকি না কেন সে পাপগুলোর জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা চাই অবশ্যই তিনি ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ সো আজকে আমি আমার এই সিম্পল ইন্টারফেসের যে ওয়েবসাইটটা আছে এগুলোতে মূলত দশটা আয়াত এখানে দিছিলাম এগুলো দেওয়ার পিছনে কারণটা ছিল মূলত আমি আয়াতগুলো বারবার যাতে দেখতে পারি বারবার দেখে যাতে ইন্সপায়ার হতে পারি এবং বেশ কিছু আয়াত আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই অ্যাকসেপ্টেবল আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি আয়াতগুলা পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এবং এখানে কোরআন হাদিস এবং আদার বুকস নামে তিনটা মেনু আইটেম আছে তো সেখান থেকে আসলে কোরআন থেকে কোরআন হাদিস থেকে হাদিস এবং আদার বুকস থেকে অন্যান্য বই যেগুলো আমার আসলে ফেভারিট এগুলো আমি রাখছি ইনশাল্লাহ কালেকশন আরও বাড়াবো ইনশাল্লাহ ভিজিট করবেন ওয়েবসাইটটি ওয়েবসাইটটি মনিটাইজেশন করার কোনো ইচ্ছা আমার নাই মনিটাইজ করার কোনো ইচ্ছা নাই তো এখান থেকে যাতে মানুষজন জ্ঞান আহরণ করতে পারে এই পর্যন্তই এই ওয়েবসাইটটা ক্রিয়েশনের সার্থকতা তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম